দেখেন ভাই ভাই কথা বলেন না দাদা আপনি বাড়ি কাছে আয় পড়ছি না এই দেখুন জানা হলে roll five four three two one zero action hello তুমি এখন কোথায় তোমার না অফিস ছুটির পরে আমাকে বেড়াতে নিয়ে যাবার কথা এই তুমি এভাবে কথা বলছো কেন তুমি না নিজেই বললে বিকেলে আমাকে নিয়ে বেড়াতে যাবে চাইনিজ খাওয়াবে